এবার ওয়াল জামা আহলুল হাদিফি ওয়াল জামা আহলুল সুন্নতি ওয়াল জামা জামা মানে কি বলেন আপনাদের জন্য জিজ্ঞাসা সব বড় বড় আহলেদিস মানুষ আপনারা জামাত মানে একটা দল কেউ আর কোনো অ্যান্সার আর কোনো অ্যান্সার জামাত মানে কেউ বললেন দল কেউ বললেন একত্রিত হওয়া কেউ বললেন সংঘবদ্ধ হওয়া আর কোনো অ্যান্সার কারো মাথায় আছে কিনা এই সিদ্দিকুর তুমি এতদিন বক্তব্য শুনো বলো মা শাল্লাহ হাইয়াক আল্লাহ এদিকে আসেন আপনি এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন আল্লাহ আকবর কিন্তু আল্লাহ আকবর বলেন জোরে যে এখনো হক এই মসজিদে ছিল হক এখন এই মসজিদের মধ্যে ছিল হাইয়া কাল্লা কোথায় শুনেছেন আপনি এটা আমার বক্তব্য শুনেছেন আবু বকর জাকারিয়া স্যারের বক্তব্য শুনেছেন মাসাল্লাহ বসেন ওয়াল জামা মানে হচ্ছে জামা আতুস সাহাবা সাহাবিদের জামাত ওয়াল জামা মানে সাহাবিদের জামাত জোরে বলেন তো জামা মানে সাহাবিদের জামাত সুন্নাতের অনুসারী এবং সাহাবিদের জামাতের অনুসারী এই শব্দটা কি জন্য লাগানো হলো ওয়াল জামা এত শক্তভাবে কেন লাগানো হলো কোরআনের অনুসারী সবাই কেউ কিন্তু বলবে না যে আমি কোরআনের অনুসারী নই এই জন্য জোর করে লাগানো হয়েছে আহলুসুন্না যে খালি কোরআনের অনুসারী হলে চলবে না কিসের অনুসারী হওয়া লাগবে হাদিসের অনুসারী হওয়া লাগবে এখান থেকে কিন্তু বাতিল ফেরকা বের হওয়া শুরু হয়ে গেল যে এখন এই মানদণ্ডে টিকতে পারবে না ওই কিন্তু বাতিল ফেরকা আমি কোরআন মানি তুমি যাও তুমি বাতিল ফেরকার অন্তর্ভুক্ত সঠিক ফিরকার অন্তর্ভুক্ত হতে হলে প্রথম শর্ত হচ্ছে আসন্না কোরআনের পাশাপাশি কি মানতে হবে হাদিস মানতে হবে সুন্না মানতে হবে দ্বিতীয় শর্ত এখানে খারিজিরাও বেড়ে নিয়ে যাবে শিয়ারাও বেড়ে নিয়ে যাবে সেটা হচ্ছে ওয়াল জামা সব সাহাবিকে সম্মান করতে হবে সব সাহাবির প্রতি ইমান রাখতে হবে সব সাহাবির ন্যায়পরায়ণতার স্বীকৃতি দিতে হবে এবং সাহাবিদের রাস্তায় চলায় ওয়াদাবদ্ধ হতে হবে খারিজিরা কি জন্য বের হয়ে যাবে খারিজিদের নিকটে আলী রাজাল্লাহ তালানো কাফের মহাবীর রাজাল্লাহ কাফের নাউজুবিল্লা তাহলে ওরা কি অল জামার অন্তর্ভুক্ত হলো সাহাবিরা তাবিরা জোর করে কেন অল জামা লাগিয়েছে এই জন্য জোরপূর্বক অল জামা লাগানো আছে যেন বাতিল ফেরকার এখানে ঢুকার সুযোগ না পায় দলবদ্ধ সংঘবদ্ধ তো সবাই আছে শিয়ারাও সংঘবদ্ধ দলবদ্ধ হয়ে আছে খারিজিরাও সংঘবদ্ধ দলবদ্ধ হয়ে আছে কিন্তু সাহাবিদের সাথে কি আছে সাহাবিদের সম্মান এবং মর্যাদা রক্ষায় কারা আছে কোনো সাহাবির প্রতি কটুক্তি করবে না এরকম কারা আছে এটা ইমানের মানদণ্ড সেই যুগে এই যুগের তৈরি হয়নি সেই যুগে তৈরি হয়েছে এই পরিপ্রেক্ষিত আপনি বুঝতে পারবেন না এই প্রেক্ষিত বুঝতে হলে ওই যুগে যেতে হবে যে যুগে আলী রাজাকে কাফের বলা হয়েছে এই প্রেক্ষিত বুঝতে হলে ওই যুগে যেতে হবে যে যুগে মোহামের রাজাকে কাফের বলা হয়েছে কেন অল জামা শর্তযুক্ত করা আর শিয়ারা কি জন্য শিয়াদের নিকটে পাঁচজন সাহাবি ব্যতীত বাকি সবাই কাফের ইসলাম আচারিয়া যারা আছে আলী রাজিউল্লাহ তালানো সালমান ফার্সি হাসান হোসাইন আর আবুজার গিফারি অথবা মেকদাদ ইবনুল মাহাদি কারাব এরকম পাঁচজন পাঁচজন ব্যতীত বাকি সবাই কাফের আর সবচেয়ে বড় কাফের তাদের নিকটে ইরানের শিয়াদের নিকটে আবু বকর আর ওমর রাজিউল্লাহ তালা যে আবু বকর এবং ওমর রাজিয়াল্লাহ তালানা হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ যে ওমরের বিষয়ে রাসুল বলেছে যাকে দেয় যে ওমর তুমি যে রাস্তায় চলো এই রাস্তায় শয়তান চলে তো ওই আবু বকর এবং ওমরকে যদি আপনি ভালোবাসতে না পারেন আপনি কি সে সঠিক ফেরকার অনুসারে তাহলে সব সাহাবিকে সমান দৃষ্টিতে দেখতে পারলে আপনি সঠিক রাস্তার অনুসারী হবেন সাহাবিদের রাস্তায় চলতে পারলে আপনি সঠিক রাস্তার অনুসারী হবেন তাহলে আহলুসুন্নাতি ওয়াল জামা এটা হলো সালাফে সালহিনের রাস্তা আহলুল হাদিসদের রাস্তার মাপকাঠি যে আপনার মানহাজ ঠিক আছে কিনা এক আপনি হাদিস মানেন কিনা হাদিস বিষয়ে কোনো প্রশ্ন যে করবে ও খারিজ দুই আপনি সাহাবিদের মানেন কিনা রাজনীতির নামে সাহাবিদের গালিগালাজ করবেন এই যুগেও যারা রাজনীতি করছে ইসলামের নামে মুলুকিয়া খেলাফাতের নামে বই লেখে মহাবিয়ার সেলাহকে গালিগালাজ করা হয়েছে এরা কেউ আহলুসন্নাতল জামাতের অন্তর্ভুক্ত না সবাই আহলুসন্নাতল জামাত থেকে খারিজ এই জামা আর ব্যাখ্যায় রাসুল সাল্লাহ আলী বলেছেন মা আনা আলাইহি ওয়াসহাবি যে কিভাবে জানা যাবে যে কোনটা হকের রাস্তা রসুল সাল্লাম বলছে মা আনা আলাই ওয়াসহাবি আজকে আমি এবং আমার সাহাবিরা যেই দিনের উপর আছি পরিষ্কার পরিচ্ছন্ন সাফ সুতরা এই দিনের উপর যারা থাকবে তারাই চিরদিন ফেরকায় দিয়ার অন্তর্ভুক্ত হবে তারাই চিরদিন সঠিক পথের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে সম্মানিত উপস্থিতি আহলুসুন্নাত ওয়াল এই ব্যাখ্যার পরে জামাআতের আর একটা ব্যাখ্যা আপনাদের শোনা খুব জরুরি সেটা হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপন বলতে কি বোঝায় জামাতবদ্ধ জীবনযাপন প্রত্যেক মুসলমানের জন্য জরুরি এবং ফরজ প্রত্যেক মুসলমানের জন্য কিভাবে জরুরি এবং ফরজ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন সহি হাদিস যে মুসলমানের রক্ত হারাম তবে তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করা যায় এক যে বিবাহিত অবস্থায় জেনা করেছে তাকে হত্যা করা যায় যে আরেকজনকে হত্যা করেছে তাকে হত্যা করা যায় তিন মুফারিকুল জামা যে জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তাকে হত্যা করা যায় নাসাইর হাদিস সই হাদিস যে জামাত থেকে যে বিচ্ছিন্ন হয়ে গেছে তাকে কি করা যায় তাহলে কত বড় অপরাধ হতে পারে জামাত থেকে বিচ্ছিন্ন হওয়া যে জামাত থেকে বিচ্ছিন্ন হলে হত্যার যোগ্য অপরাধ ভয়ঙ্কর অপরাধ রাসুল সাল্লাহ আলী আসসালাম আরাক হাদিসে বলেছেন কেউ যদি জামাত থেকে এক বৃহৎ পরিমাণ দূরে সরে যায় ফাকত খালা ইসলাম তার কাপ থেকে ইসলাম খুলে পড়ে গেল তাহলে জামাতবদ্ধ থাকা ইসলামে কতটা জরুরি যে আপনি জামাতবদ্ধ না থাকলে ইসলাম থেকে বেরিয়ে গেলেন জামাতবদ্ধ না থাকলে আপনাকে হত্যা করা হয় এই জামাতবদ্ধ কোন জামাতবদ্ধ এটা প্রত্যেকটা মুসলমানকে বুঝতে হবে এক যেটা বড় জামাত আল জামা আল বড় জামাত সে আল জামা আল কোনটা যখন খালিফাতুল মুসলিমিন আছে আমিরুল মমিনিন আছে ক্ষমতা আছে পাওয়ার আছে গ্রেফতার করতে পারে হদুদ বাস্তবায়ন করতে পারে চুরি করলে হাত কাটতে পারলে পারে জেনা করলে রজম করতে পারে মদ পান করলে বেত্রাঘাত করতে পারে এই রকম ক্ষমতাওয়ালা পাওয়ারওয়ালা খালিফাতুল মুসলিমিন আছে আমিরুল মৌমিনিন আছে তার হাতে বায়াত করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ এবং ওই আমিরুল মমিনিন খালিফাতুল মুসলিমিনের বায়াক যদি কেউ লঙ্ঘন করে তাকে হত্যা করতে পারবে সে আমিরুল মমিনিন খালিফাতুল মুসলিম যেভাবে আবু বকর রাজিউল্লাহ তালু যারা জাকাত দিতে অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ওমর রসুল্লাহ তালানো বলছে আপনি জাকাত অনাদায়কারীদের বিরুদ্ধে কৈফা তোফা তিলু নাহম কিভাবে আপনি জাকাত অনাদায়কারীদের বিরুদ্ধে বিদ্রোহ করবেন ওহম ইয়াস হাদু না তারা সাক্ষ্য দেয় আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই মোহাম্মদ আল্লাহ রসুল অথচ আল্লাহ রাসুল বলেছে যে আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নেই এবং মোহাম্মদ আল্লাহ রাসুল এই সাক্ষ্য দিবে তার রক্ত আরাম এই ক্ষেত্রে কয়েকদিন কেমনে যুদ্ধ করবেন তাদের বিরুদ্ধে তখন জেল তারা বলছে তাদের বিরুদ্ধে যুদ্ধ তো করবো করবোই আল্লাহ রাসুলের যুগে খেজুর দিতে এসে খেজুরের বস্তাও দিয়ে গেছে উট গরু ছাগল দিতে এসে উট গরু ছাগলের দড়ি দিয়ে গেছে আর আমার যুগে যদি উট দিয়ে যায় আর দড়ি খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওর বিরুদ্ধে যুদ্ধ হবে ওকে হত্যা করা হয় কি অপরাধে হত্যা করা আমিরুল মোমিনের আদেশ লঙ্ঘনের অপরাধে হত্যা করা খালিফাতুল মুসলিমিনের বিরুদ্ধে বিদ্রোহ করার অপরাধে হত্যা করা না হলে আর কোনো জাওয়াজ নাই আবু বকর রাজিয়াল্লাহ জেলে দিয়ে উনি হত্যা করতে পারে মুসলমান কেমনে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে একটাই পথ তার কাছে আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার সেটা কি জামাত বিচ্ছিন্ন হয়েছে খারিজিদেরকে খারিজি কেন বলা হয় বলেন খারিজি মানে বেড়ে হয়ে যাওয়া কি থেকে বেরিয়ে হয়ে গেছে খারেজি মাশা আল্লাহ জামাত থেকে বের হয়ে গেছে আলী বিন আবি তলে বেজিল্লাহ তালান আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিমিন মহাবির রাজিল্লাহ তালান সিরিয়ার আমিরুল মোমিনিন তুমি সবাইকে কাফের বলে দিয়ে আলাদা হয়ে গেলা যে এখন সবার বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করছো তার মানে খারে জানি জামা জামাত থেকে বেরিয়ে এদের এখন সবাইকে হত্যা করতে হবে যুদ্ধ করার মাধ্যমে নাহারাওয়ানের যুদ্ধে আলিবিন আবু তালিব এদের হত্যা করেছে এবং যুদ্ধ করার আগে আবদুল্লাহ বিন আব্বাসকে পাঠিয়েছিলেন ইমাম শাফির কিতাবুল উসালার মধ্যে ইমাম শাফি লিখছে যে আবদুল্লাহ বিন আব্বাসকে আলী বিন আবি তালেব খাস করে আবদুল্লাহ বিন আব্বাসকে পাঠিয়েছিলেন যাও এরা কোরআনের যে যে আয়াতের বিকৃতি ব্যাখ্যা করে এদের বুঝাও মোনাজারা করো ওদের সাথে মোনাজারার মাধ্যমে অনেক খারিজি ফিরে এসেছিল আবদুল্লাহ বিন আব্বাসের সাথে তারপরে যারা ফিরে আসেনি তাদের বিরুদ্ধে আলী রাজুল্লাহ তালা অনুযুদ্ধ করেছে ভাবি বিন কর্তম যুদ্ধ ওরা খারিজি বের হয়ে গেছে কি থেকে বেড়ে গেছে জামাত থেকে বেড়ে গেছে এদের রক্ত হালাল দুই নাম্বার এই রকম জামাতের সাথে আবদ্ধ হওয়ার সুযোগ যদি কোনো মুসলমানের না থাকে তাহলে মুসলমানের জামাতবদ্ধ থাকার সর্বনিম্ন স্তর এবং সবচেয়ে ভয়ঙ্করতম স্তর যেহেতু আগেই বলে নিয়েছি জামাত বিচ্ছিন্ন হয়ে গেলে হত্যার যোগ্য অপরাধ জামাত বিচ্ছিন্ন হয়ে গেলে কাঁধ থেকে ইসলাম খুলে পড়ে যাবে ওই জন্য সর্বনিম্ন স্তর প্রত্যেক মুসলমানকে মানতে হবে প্রত্যেকটা মুসলমান সেই সর্বনিম্ন স্তর হচ্ছে মসজিদের পাঁচক্ত সালাতে উপস্থিত হওয়ার মাধ্যমে মসজিদের সাথে সম্পৃক্ত থাকা প্রত্যেক যে মুসলমানের মসজিদের সাথে সম্পর্ক নয় পাঁচক্ত সালাতের ভিত্তিতে এরা ইসলাম থেকে খারিজ শাসক চাইলে এদের সবাইকে হত্যা করতে পারে এই অঞ্চলে যত মুসলমান আছে প্রত্যেক মুসলমান এই মসজিদে পাঁচবার হাজিরা দিতে পারত কথা মনে বুঝতে পারে যদি এই মসজিদে পাঁচবার হাজিরা দেয় তাহলে ওরা সারা পৃথিবীর সব মুসলমানের জামাতের সাথে আছে জামাআতুল মুসলিমিনের সাথে আছে মুসলমানদের জামাতের সাথে আছে আর যদি মসজিদে পাঁচ অক্ত সালাতে হাজিরা না দেয় যত বড় দলের রুকুন হোক না কেন যত বড় দলের উচ্চ পদস্থ কর্মকর্তা হোক না কেন খার জানিয়ে জামা জামাত থেকে বিচ্ছিন্ন বুঝাতে পারিনি আমি কথা না বুঝাতে পারলে এটা আমার ব্যর্থতা একটা দলের যত উচ্চ পদস্থ রুকুন হোক ধরেন একটা দলের আমির কিন্তু পাঁচক্ত সালাদে মসজিদের জামাতের সাথে নাই ও খারে জাহানিল জামা ও মুসলমানদের জামাত থেকে বিচ্ছিন্ন ওর রক্ত হালাল আমিরুল মোমিনিন চাইলে তাকে হত্যা করতে পারে তাহলে মসজিদের কত গুরুত্ব ইসলামে বুঝে মসজিদে জামাতে সালাদ আদায়ের কত গুরুত্ব বুঝে কি জন্য আল্লাহ রাসুল্লাদের বাড়ি পুড়িয়ে দিতে চাই কেন মসজিদ কি জন্য তৈরি করা হয়েছে সিয়াম পালনের জন্য মসজিদ তৈরি করা হয়নি জাকাত দেওয়ার জন্য মসজিদ তৈরি করা হয়নি মসজিদ কেন তৈরি করা হলো সালাদের জন্য কেন মসজিদ কি জন্য সালাদের জন্য মসজিদ লাগে সবাই নিজ নিজ বাড়িতে একা একাই সালাত আদায় করবে কেন মসজিদ আসতে হবে কেন মসজিদ তৈরি করতে হবে এটাই মুসলমানদের মার্কাজ এটাই মুসলমানদের কেন্দ্র এটাই মুসলমানদের শাখা অফিস ততক্ষণ পর্যন্ত ইসলাম নামক দলের সদস্য বলে বিবেচিত হবে ততক্ষণ পর্যন্ত ইসলাম নামক দলের কর্মী বলে বিবেচিত হবে যতক্ষণ ওর নাম মসজিদের খাতায় আছে আর যদি শাখা অফিসের হাজিরা না থাকে এই মার্কাজের হাজিরা না থাকে বাইরে যত বড় অফিস দিয়ে দাওয়া সেন্টার তৈরি করে রাখো যত বড় অফিস দিয়ে ফাউন্ডেশন তৈরি করে রাখো কোনো ভ্যালু নাই খারে জানি জামাত জামাত থেকে মিছু আলাদা আলাদা যত জামাত তৈরি করুক সব খারে জানি জামা মূল ভিত্তি মসজিদ মসজিদ আসতে হবে মুসলমান মসজিদের সাথে সম্পৃক্ত হতে হবে মুসলমানকে পৃথিবীর যে কোনো প্রান্তে রাসুল সাল্লাহ আলী আসাল্লামের হাদিস শুনে রাখেন এই বক্তব্যের দলিল হচ্ছে এই হাদিস রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন মা আমিন কারিয়াতিন এমন কোনো গ্রাম এমন কোনো মরুভূমি এমন কোনো জঙ্গল এমন কোনো সমুদ্রের মধ্যে চর এবং এমন কোনো কাফের দেশের কোনো শহর কোনো গ্রাম যেখানে দুইজন মুসলমান বসবাস করে মাত্র দুইজন সর্বোচ্চ দুইজন আর এই দুইজন মুসলমান আজান একামত দিয়ে জামাত কায়েম না করে শয়তান শয়তান এদেরকে খেয়ে ফেলবে এমন ভাবে খেয়ে ফেলবে যেমন ভাবে পাল বিহীন ভেড়াকে নেকড়ে বাঘে খেয়ে ফেলে তাহলে কোন গ্রাম কোনো চর কোনো মরুভূমি কোনো জঙ্গল দুইজন মুসলমান আছে আজান একামত দিয়ে জামাত যদি কায়েম না করে ওরা জামাত বিচ্ছিন্ন আল্লাহ রসুল বলে দিল যেমনভাবে একটা পালবিহীন ভেড়া জামাত বিচ্ছিন্ন ওকে যেমন নিকড়ে বাকি খেয়ে নিবে এই জামাত বিচ্ছিন্ন মুসলমানকে শয়তান খেয়ে নিবে তাহলে দুইজন মুসলমান যেখানে আছে ওখানে আজান দিতে হবে মানে কামাত দিতে হবে ওখানে মসজিদ বানাতে হবে অস্থায়ী মসজিদ তৈরি করতে হবে জামাত কায়েম করতে হবে এটাই জামাত এটাই জামাত জামাতবদ্ধ জীবনযাপন সম্মানিত উপস্থিতি তাহলে আমরা বলছিলাম যে সুন্নাত ওয়াল জামা আহ আসালাফা বা আহলুল হাদিস যেটাই বলি না কেন তাদের মানহাজ তাদের পথের অনুসারী যদি আমরা হতে চাই তাহলে এটাই হচ্ছে কয়েকটি শর্ত যে শর্তগুলোর ভিত্তিতে আমরা তাদের ওই রাস্তা এবং ওই পথকে মাপতে পারব